হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে বিশেষ কারণে আমি অনেকদিন বাইরে ছিলাম ভিডিওর বাইরে আমাকে থাকতে হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে অনেকদিন পরে যে ভিডিওটা আপনাদের জন্য মেক করছি এটা হচ্ছে মেইনলি যারা আলফা নেটওয়ার্কে কাজ করছিলেন আলফা নেটওয়ার্কে মাইনিং করছিলেন তাদের জন্য আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যদিও এই সম্পর্কিত কোনো ভিডিও আমি দিতে পারিনি তবুও আমি আশা করছি ম্যাক্সিমাম আলফা মাইনার আমার রেফারে যারা মাইনিং করছিলেন এবং যারা অন্যান্যদের রেফারেও মাইনিং করছিলেন তারা হয়তো জেনে গিয়েছিলেন যে আলফা তাদের নিজস্ব একটা সিস্টেম নিয়ে এসেছে যেখানে আলফা কয়েনটা সেল করা যাচ্ছে এই সিস্টেমটাকে আমার কাছে মনে হচ্ছে স্ক্যাম এটা কেন আমার কাছে মনে হচ্ছে স্ক্রাম স্ক্যাম সেটা আমি লাইভ আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওতে তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আর সেই সাথে সাথে অনুরোধ এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে প্রায় নিয়ে আসি এবং এরপরেও নিয়ে আসব আপনারা প্লিজ চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় এবং প্রয়োজনীয় ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আর সেই সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি যুক্ত হতে পারেন সেখান থেকে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা সম্ভব হলে অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আমি আলফা নেটওয়ার্কের মাইনিং অ্যাপসের মধ্যে আছি এখানে মাইনিং ড্যাশবোর্ডটা আমি অন করে রেখেছি এটা মাইনিং আমি এখনও চালাচ্ছি কিন্তু আমি মনে করছি তারা সেলের জন্য যে সিস্টেমটা এনেছে এটা স্ক্যাম তার জন্য এটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে সিস্টেম আছে যেখানে আমরা সেল অর্ডার বসিয়েছিলাম সেখানে আমি ওপেন এক্সচেঞ্জ এই বাটনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আমরা সেল অর্ডারটা বসিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ ভালো অ্যামাউন্টের একটা সেল অর্ডার বসানো আছে এখানে একটু নিচের দিকে যদি যাই আমি সেলে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার সাত হাজার পাঁচশো ছিয়াশিটা আলফা এখানে সেল অর্ডারে বসানো আছে যারা কিভাবে সেল অর্ডারে বসাতে হয় এটা যারা জানেন না তারা প্লিজ একটু জানাবেন কমেন্ট অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তাদের জন্য একটা ভিডিও মেক করে দিব তবে যদি আজকের ভিডিওটা দেখার পরে আপনার সেল অর্ডার বসানোর ইচ্ছা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আলফা নেটওয়ার্ক আমার মোটামুটি two point four three percent sell হয়ে গেছে এটা এখান থেকে আমি কালেক্ট করেছি কিন্তু এটা কালেক্ট করলেই আমি কোনো ওয়ালেটে উইথড্র নিতে পারছি না ইতিমধ্যে আমার কিছু সেল হওয়া যে ইউএসডিটি সেটা এখানে জমেছে এটা আমি জাস্ট এই ক্লেইমে ক্লিক করলে আমার টোটাল যে ব্যালেন্স আছে সেটাতে যুক্ত হয়ে যাবে তার আগে আমরা একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমার যে টোটাল সেলটা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট এটা আমরা উইথড্র করার একটা চেষ্টা করব একটু খেয়াল করুন এখানে আমি উইথড্র বাটনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাকে অ্যামাউন্ট দিতে বলছে এখানে আমার অ্যাভেলেবেলের ব্যালেন্স দেখাচ্ছে zero point nine on something এখানে নিচে দেখুন withdrawal fee of one point six one eight dollar একটু চিন্তা করুন আমার ওইটুকু উইথড্র করতে আমাকে ফিজ দিতে হচ্ছে কিন্তু one point six one eight five এটা এই আলফার এক্সচেঞ্জে যেখানে আপনার সেল অর্ডার বসানো আছে সেখানে আপনি যদি এখানে উইথড্রতে ক্লিক করেন দেখবেন এখানে আপনার অ্যামাউন্টটা একরকম আপনার যদি খুব কম সেল হয়ে থাকে তাহলে দেখবেন এই অ্যামাউন্টটা একেবারে কম আপনার যদি এইরকম আমরা ধরে নিই যে আপনার টোটাল সেভেন্টি সেন্ট সেল হয়েছে তাহলে আপনার ফিফটি ফাইভ সিক্সটি এইরকম থাকবে উইথড্র কস্ট এটা যখন আপনার ব্যালেন্সটা বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে ব্যালেন্সের সাথে সাথে আপনার এই উইথড্র কস্টটাও বাড়বে এখানে চিন্তা করুন zero point ninety one cent withdraw দিতে গেলে আমাকে এক ডলার একষট্টি সেন্ট ফি দিতে হচ্ছে আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ডলার উইথড্র করেছেন বা ইউএসডিটি উইথড্র করেছেন দেখেছেন সেখানে এক একটা কয়েনের উইথড্র ফি এক এক রকম কিন্তু সেটা ফিক্সড থাকে এখানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক অ্যামাউন্টের উপর বেস্ট করে কিন্তু উইথড্র ফিটা চেঞ্জ হচ্ছে আপনি দেখবেন আপনার একরকম আপনার যদি কোনো বন্ধুর পাশে থেকে থাকে যে মাইনিং করছিল এবং সেল অর্ডার বসিয়েছে কিছু সেলও হয়েছে দেখবেন তার ভিন্ন রকম আমি এখানে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমার বর্তমানে যে ব্যালেন্সটা আমি দেখালাম সেল হয়ে বসে আছে ক্লেম করতে হবে এটাকে যদি আমি ক্লেম করতে পারতাম তাহলে এখনই দেখতে পারতেন লাইভ আমার যে উইথড্র অ্যামাউন্টটা ছিল সেটা এবং যে উইথড্র ফিসটা ছিল সেটা দুটোই চেঞ্জ হয়ে গেছে আমি আশা করছিলাম যে এখান থেকে যদি আমি এই zero point zero zero one সিক্সটা আমার ব্যালেন্সে নিতে পারি অ্যাভেলেবেল ব্যালেন্সে নিতে পারি তাহলে আমার যে উইথড্র ফিটা সেটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আপনারা দেখেছিলেন আমি ভাবছিলাম যেটা হয়তো প্রায় টু ডলারের কাছাকাছি চলে যাবে এটা এখন আমি উইথড্র করতে পারছি না এখানে আমি ক্লেমে ক্লিক করলে আমাকে নিচে বলছে যে এখন এই অর্ডারটা কমপ্লিট হয়নি এটা হচ্ছে সময় লাগবে আপনি কিছুক্ষণ পরও চেষ্টা করুন তাই আমি লাইভ আপনাদেরকে দেখাতে পারলাম না শুধু আপনাদেরকে বলে রাখলাম যে এখানে আপনারা এটা আপাতত সেল করা যদি আপনার ভালো মনে হয় আমার ভিডিওটা দেখার পরে সেল করাটা অফ রাখতে পারেন এখান থেকে সেল অর্ডারটা ক্যান্সেল ক্যান্সেল করে দিন যদি ভবিষ্যতে আলফা কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয় তখন আমরা সেই এক্সচেঞ্জ থেকে এটাকে সেল করে সরাসরি ইউএসডিটি হাতে নিতে পারবো এখান থেকে যদি মনে করুন আপনি সেল করতে থাকলেন এবং আপনার উইথড্র কস্টটা বাড়তেই থাকলো বাড়তেই থাকলো সর্বশেষ গিয়ে দেখা গেল আপনি যদি একশো ডলার এখান থেকে সেল করেছেন আপনার নাইনটি নাইন ডলার হচ্ছে উইথড্র কস্ট তাহলে লাভটা কি হলো আমি এখান থেকে ক্যান্সেল করে দিব জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা করার জন্য এবং আপনাদের একটু অর করার জন্য আমি এটা এখন রেখে দিয়েছি এখানে আমি আর সেল করবো না আমার অ্যামাউন্টে এই আলফাটা থাকুক মাইনিং করতে থাকি দেখা যায় কি হয় আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুর সাথে মিলিয়ে দেখবেন আপনার ব্যালেন্সটা এবং উইথড্র কস্টটা সেটাতে আপনি কোনো পার্থক্য দেখলেন নাকি এবং দেখার পরে আপনারা আমার মতো মনে হলো নাকি যেটা আসলেই একটা স্ক্যাম এই যে এক্সচেঞ্জটা নিয়ে এসছে আলফা এটা একটা স্ক্যাম হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই আমি যে যুক্তি দেখালাম এই যুক্তিতে যদি আপনার মনে হয় না এটা স্ক্যাম না তাহলে আপনার কেন মনে হচ্ছে সেটাও প্লিজ জানাবেন তাহলে সবাই উপকৃত হবে আমি নিজেও উপকৃত হব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন